ওল্টু ধর সাতটা মুখ দিয়ে আছে এগারোটা মুখ দিয়ে ক্যাঙ্কে বানাবো ক কুসার oh, ডিম একুশ দিন পর বাচ্চা ফুটলে স্যার আমি কছি ঘড়ি খানেকের মধ্যে হওয়া লাগবে বাস্তবে হোক কি গল্প দে হোক ওকে স্যার তাহলে গল্প দিয়ে এগারোটা হাঁস পুরে দাসি হ্যাঁ? হয় কদিনই বলটু একটা চাংরা খাঁচা ভর্তি মুগরি লেজ আছে বাজারত এমন সময় খাঁচাটা মাথা থেকে পড়ে যায় ভাঙ্গে গেল মুরগিগুলা ছাড়া পায় এদিক ওদিক ছুটাছুটি করবে লাগে গেল বহু কষ্টে সবগুলা মুরগি খাঁচার ভিতরে ঢুকালো চাষির বেটা সে তখন ওটি তিনি ভয়ে ভয়ে বাইক যাচ্ছে তার আব্বা করলো যে ফিরে আলু কৃষক রে ইয়ে মানে যাওয়ার সময় পত খাঁচাটা বার হয়ে গেছিল অবশ্য আমি এগারোটা মুগরি ধরে ফেলছি আব্বা আডা মুগরিকে পালাবার দাওনি মুই চাষি কত সাবাস বাটা তো সাতটা মুগরি খাঁচার দিয়ে হঠাৎ দিয়ে এই লান এক ঘুনি কার এক এগারোটা মুগরি করে দিয়ে দিন আপনি oh,